আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছে যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন অন্তর্স্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কেননা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কৃতজ্ঞতা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না সুতরাং ভালো ভালো ভিডিওগুলো দিয়ে বিশেষ করে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট বা অ্যাপসগুলো শেয়ার করে আপনাদের জন্য কিছুটা হলে উপকার করতে পারি বা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকতে পারি সবসময় সেই চেষ্টাই করি এবং দিন শেষে আপনারা যদি মোবাইল অথবা কম্পিউটারে কোনো রকম দক্ষতা অথবা অভিজ্ঞতা ছাড়াই আর্নিংগুলো পকেটে নিয়ে আসতে পারেন সেই চেষ্টা আমি করে থাকি আজকে একটি পেমেন্ট এক্সচেঞ্জ সিস্টেম দেখিয়ে দিব যে পেমেন্ট সিস্টেমটা আপনারা অনেকে জানেন না বিশেষ করে পেইয়ার থেকে কিভাবে ক্যাশ ওয়ালেট বিডি ডট কমের মধ্যে এবং পাশাপাশি বিকাশ রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন সেটি আমি দেখিয়ে দিব আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি যে আসলে ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলোতে কীভাবে পেমেন্টগুলো গুলো নিতে হয় এবং সেই পেমেন্ট গুলো খুব সহজে বিকাশ অথবা রকেটে নিয়ে আসতে হয় আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আশা করি আজকের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন এবং এই ভিডিওটি আমি দেখিয়েছি যেভাবে কীভাবে আপনি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট বিশেষ করে রাশিয়ান ওয়েবসাইটটি থেকে খুব সহজে অ্যাকাউন্ট খুলে রাব ওয়ান রাব আর্নিংগুলো আর্নিং করবেন সো আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন আজকের ভিডিওটি যেহেতু খুব শর্টকাটে সুতরাং আমি টু দ্য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 ইন্টারপেজের মধ্যে চলে আসবেন আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন যে কীভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলতে হয় সেটি যদি না জানেন তাহলে জাস্ট আপনি এই ইন্টারপ্রেজে আসবেন অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এখানে মেল অ্যাড্রেস দিতে হবে তার মানে আপনি যে মেল দিয়ে এখানে টোটাল থ্রি অপশন রয়েছে step one step two step three আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিলাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমাকে নেক্সট এখানে একটি কোড পাঠাবে তার মানে আপনি অবশ্যই যখন এইখানে মেলটি দেবেন মেলটি দেওয়ার পরে আপনি মেলটি চেক করবেন চেক করার পরে এখানে সেখানে একটি কোড দিবে সো সেই কোডটি চেক করার পরে এখানে কোডটি প্যাস্ট করবেন তারপরে আপনি নেক্সটে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে স্টেপ টুতে নিয়ে যাবে স্টেপ টুতে নিয়ে যাওয়ার পরে স্টেপ থ্রি এভাবে যখন আপনি কমপ্লিট করবেন খুব সহজে আপনি অনায়াসেই এই অ্যাকাউন্টটিতে অর্থাৎ আপনি পেইয়ার মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে তার মানে এই ইন্টারফেসটি উপস্থিত হবে এখানে সবগুলো সবগুলো জিরো দেখাবে এখানে পেয়ের মধ্যে অনেকগুলো ওয়ালেট রয়েছে তার মানে ইউএসডি রয়েছে রাব রয়েছে ইউর রয়েছে বিটিসি ইউএসডিটি ইথেরাম রয়েছে ড্যাশ রয়েছে লিটকয়েন রয়েছে বিসিএস রয়েছে এক্সআরপি রয়েছে তার মানে এই ওয়ালেটগুলো আপনি খুব সহজে ইউজ করতে পারেন সো এখানে আপনি আপনাদেরকে বলে রাখছি যে খুব সহজে যেহেতু আপনি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলবেন সুতরাং আপনি একটি নামে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন একটি নামে দুটো অ্যাকাউন্ট তৈরি করবেন না এবং তারা যদি জানে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি তারা ব্যান করে দিবে আশা করি এই ইনস্ট্রাকশনটুকু আপনাকে মেনে চলতে হবে সো এই এবার আমি সরাসরি দেখাচ্ছি কীভাবে উইড্রোটুকু নেবেন আমার এখানে ওয়ান রাব কিন্তু জমা হয়ে আছে so one rub equal to কত টাকা আমি সেটি দেখাচ্ছি one rub equal to just আমি যদি গুগলে সার্চ দিই রাব টু ইউএসডি তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি দেখাবে আর যদি বাংলাদেশে টাকা হয় তাহলে আপনি জাস্ট এখানে সার্চ দিবেন ওয়ান রাব ইকাল টু কত টাকা এক দশমিক এক চার টাকা তার মানে এক টাকা চোদ্দো পয়সা তারা দিবে সো সেটি কীভাবে পেমেন্টটা নিতে হয় সেটি আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি সো প্রথমে আপনাকে এখানে প্রথমে পেয়ার অ্যাকাউন্টের মধ্যে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে পেয়ার মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন এরপরে ক্যাশ ওয়ালে বিডি ডট কমের মধ্যে আসবেন ক্যাশ ওয়ালে বিডি ডট কমে আসার পরে জাস্ট এখানে এই এখানে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেখান থেকে পেমেন্টটুকু নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন সো আমি পেয়ার ইউএসডিটি সেটি সিলেক্ট করে দিবেন এবং দিলাম এবং এরপরে আমি রিসিভ করব আমার বিকাশের মধ্যে সো বিকাশের মধ্যে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ওয়ান দিতে হবে তার মানে আমার এখানে পেমেন্টের মধ্যে এখানে ওয়ান কিন্তু জমা হয়ে আছে তার মানে আমি এটি উইড্র করব এটি লাইভ প্রুফ দেখাচ্ছি সো প্রথমে আমি সেটি করলাম করার পরে এখানে এক রাব সমান বিরাশি টাকা করে দেখাচ্ছে সো আমি সেটি এক্সচেঞ্জে ক্লিক করব আর রাইট এক্সচেঞ্জে যখন ক্লিক করলাম তখন আমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হলো সেটি হচ্ছে we require from you just আমাকে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি ক্যাশ ওয়ালেট বিডি ডট কমের মধ্যে অ্যাকাউন্ট খুলেছিলাম আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ক্যাশ ওয়ালেট বিডি ডট কমে লেনদেন করার পূর্বে অবশ্যই আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এরপর আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি এক্সচেঞ্জে চলে যেতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি এবার আমি আমার ইমেল অ্যাড্রেসটি দেবো আমার ইমেল অ্যাড্রেসটি এবং বিকাশ নাম্বারটি দিয়েছি যেটি আমার পার্সোনাল নাম্বার এবং পার্সোনাল নাম্বারে যখন আমি দিব তখন আমাকে আমাকে এখানে এক্সচেঞ্জে ক্লিক করতে হবে এক্সচেঞ্জে ক্লিক করার পরে জাস্ট এখানে একটি মেসেজ শো করছে সেটি হচ্ছে এক্সচেঞ্জ অর্ডার এত এবং ফ্রম পেয়ার টু এত ওয়ান ইউএসডি এবং সেটি চলে এসছে এটিতে আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আমার সব কিছু টোটালস কিন্তু এখানে শো করছে সো আশা করি আপনি খুব সহজেই যে কোনো পেমেন্ট আপনি এই ক্যাশ ওয়ালেট বিডি ডট কমের মাধ্যমে নিয়ে আসতে পারবেন খুব সহজেই এতটুকু আসার পর আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হোয়াট টু ডু এখানে একটি মেসেজ শু করছে verify information of the order click on button pay order অর্থাৎ আমাকে পে অর্ডার মধ্যে ক্লিক করতে বলছে সেটি আমি ক্লিক করছি ক্লিক করার পরে নেক্সট অপশন অপশনে আমাকে নিয়ে আসছে রাইট আমি এতটুকুতে চলে আসছি pay order your order was received we will review transaction and will notify you on your email when order was proceed you can track your exchange here so এখানে যে ইমেল এখানে যে লিঙ্কটি দিয়েছে সেই লিঙ্কটি তে ক্লিক করার পরে আপনি এটি কতটুকুতে বা কী অবস্থায় আছে সেটি দেখতে পাবেন সো আশা করি তারা সে পেমেন্টটুকু আপনার এভাবে বিকাশের মধ্যে পাঠিয়ে দিবে সে পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে এবং তারা অবশ্যই মেইলের মাধ্যমে নোটিফাই করবে যে মেলটি আপনি এখানে প্রোভাইড করেছেন সো আশা করি খুব সহজে আপনি পেয়ার এর মাধ্যমে পেয়ার থেকে কীভাবে cash wallet BD dot com এর মাধ্যমে আপনার বিকাশ অথবা রকেট অথবা নগদে পেমেন্টগুলো উড্ডোর নিতে পারবেন খুব সহজে সো আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে এবং তারা মেল করার পরে অবশ্যই আপনি কনফার্ম হয়ে নিতে পারবেন এ হচ্ছে মোটামুটি ভিডিও কীভাবে cash wallet BD dot com এর মাধ্যমে বিকাশ রকেট অথবা নগদে আপনার পেমেন্টগুলো নিয়ে আসতে পারবেন বিভিন্ন ধরনের ওয়ালেট থেকে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন সো